বারো বছরে না তেরো বছরে মানুষ যে বিয়া করতে বিলে হেলিয়া নিয়ে যে অবরোধ করে থানা ভর্তি করতেছে হ্যাঁ। আমি যে একটা নারী আমার বিয়া নাই হেমন্ত বিয়া বহুম হ্যাঁ। হেমন্ত আমার বগলা হুক হ্যাঁ। হেমন্ত আমার না কবিয়া পাইছে তো দর্শক বিন্দু আজকে আমাদের মামানি এই যে বারো বছর তেরো বছর পোলাপান যে বিয়া দিছে তাদের বিষয়ে কিছু বলবে তো আপনারা শুনবেন ঠিক আছে তো মামানি কিছু বলবেন কি জানি তো কিছু কম সময় কম শুরু করো এ বুড়ি একা করো হেন আনের খালি প্রতিদিনই সময় থাকে না সময় থাকে না ইন্ট্রোটা লাগাবার দেন নামাজ বাদ দিও না বন্ধু নামাজ জান্নাতের চাবি আচ্ছা মামানি হেমন্ত যে যে কি ভানে বাই করতেছে ওটার বিষয়ে কন্ত কিছু এই যে হেমন্ত যে যে বিচা কলা বাই করছে এই বিচা কলা তো খালি নিচে আছে আর বেশি ভাড়াইতেছে হ্যাঁ। আমি যে যে একটা নারী আমার বিয়া নয় আচ্ছা মামানি তুমি তো হিমন্ত মামা হাতে বিয়া বাবার নাকি একবার পাগলা হওয়া গেছে গা তা তুমি হিমন্ত মামা হাতে বিয়া বাবা না তুমি হেমন্ত আমার পাগলা হোক বিয়া বাবা আচ্ছা মামানি আমার তো মনে হয় না হিমন্ত মামা তোমাকে বিয়ে করব তোমার কি মনে হয় কেন নেব না না নাকবই আচ্ছা হিমন্ত মামা এই যে মামানি যে একবারে তোমার পাপা নাকি একবারে পাগলা হয়ে গেছে কা তাতে তুমি কি কও মামা সহসা দি এইটোতো এটা অভদ্র মহিলা হয় তাক মই বিয়া পাতিব নোৱাৰো ইয়াক বিয়া পাতিলে মোৰ জীৱনটো সৰ্বনাশ কৰি দিব কেলা তাৰ মোটাটো খাইছে আৰু এতিয়া আৰু মোৰ লগত বিয়া ববলৈ পগলা হৈ গৈছে এনেকুৱা ডুপ্লিকেট তিৰিক মই বিয়া এটা নাপাতো কথা কি ক্লিয়াৰ না বেজাল আছে আচ্ছা মামানি তোমাক কেৰা নিব হা মামা যদি তোমাকে না নেয় তুমি আমার কাছে আসো আরো আমি নিমু আমি মামা নি না তুমি আমি নিমু আমি আমার বুকলে আহ তুমি হ্যাঁ, মামানি তুমি এটা কি কইলা মামার হাতেও থাকবা না আমার হাতেও থাকবা না তুমি বলে বাচ্চা ফোড়াবা আরু ও মা গড